গাইবান্ধার সাগাটায় আমিরের বাগানে বিশাল আকৃতির গ্যান্ডারি আখ কুশাল হয়েছে গাইবান্ধার সাগাটা উপজেলার পুটিমারি গ্রামে আমিরের বাগানে বিশাল আকৃতির গ্যান্ডারি আখ চাষ হয়েছে এটা দেখার জন্য প্রতিদিন মানুষজন ভিড় করছেন এবং তারা উদ্বুদ্ধ হয়ে তারাও এ চাষ করছেন